সুন্নিয়তের ময়দানে আলা হজরতের ময়দানে শহীদপুরের ময়দানে শেরে বাংলার ময়দানে ছায়া তলে একসাথে অবস্থান করার জন্য আল্লাহ তৌফিক দান করুন আমিন حضرات علماء کرام برادران ইসলাম আমি তো আমার কথার আমি কেন আসলাম উত্তর তো দিয়েছি আমি আসি নাই আমাকে বলানো হয়েছে যেরকম ইমাম হুসাইন রদি আল্লাহ করবারের মধ্যে বোলানো হয়েছে আমি একটা কথা বলতে চাই আজকে এমন এক সময় ছিল আজকে কেন আসলাম চট্টগ্রাম মেডিকেলের মধ্যে এমার্জেন্সি একটা শাখা আছে আউটডোর আছে আছে না একটু বড় করে বলেন আছে না নাই এমার্জেন্সি শাখা হঠাৎ রুগীর ব্যবস্থা করা আল্লামা কাজী মহিউদ্দিন আশরফি সাহেব মদ্দাজিলের উপর আক্রমণ করা মানে মিল্লত মজাহাবের উপর আক্রমণ করা আমার উপর আক্রমণ করা স্টেজে যারা আছে সবাইয়ের উপর আক্রমণ করা সুন্নি জনতার উপর আক্রমণ করা ইতিপূর্বে যাদের উপর আক্রমণ করা হয়েছে সবার উপরে একবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার আক্রমণ করা আজকে আমি আপনাদের আমাদের আপনাদের নয় বরং আমাদের আজকে কিছু লক্ষণ দেখা যাচ্ছে এটা হলো ভাগের লক্ষণ দেখা যাচ্ছে আমার কথার মধ্যে আপনারা সবাই একমত আছেন তো আজকের মাহফিল এর মাহবিল সাথে সাথে বলবো আজকের মাহবিল এটা এমন একটা মাহবিল এক সময় লালদিগির ময়দানে আমাদের আকাবেরি হজরাত রাম যখন বসতেন আমরা সবাই থাকতাম মনে হতো ফুলের বাগানে ফুল ফুলেছিল আজকে আমরা কেন কত বিখ্যাত হব তবে কুল্লু সাইন ইংরেজি মিলে আসলে প্রত্যেক দিনে তার আসলের দিকে দাবিতে হয় আমরা কি সহিংসায় সিদ্ধকে বলতে পারবো সারা বাংলা রহমতুল্লাহকে বলতে পারবো কখনো কিনা বলে ছাগলে কিনা খায় তবে আমাদের মুখটা একটু দাঁড় আমাদের মুখটা একটু বলি আসল কথা কিন্তু বেশি জজবার কারণে মুখের দ্বারের কারণে একটু বেমানা লাগে না হলে বর্তমান সুন্নি জামাতের ওলামাই কেরাম যারা মাহাবীরে এসেছেন ইনারা শুধুমাত্র ইনারা তো আমি বলবো বেলায়েতের দায়িত্ব না নবুয়তের দায়িত্ব বর্তমান জমানা পেশ করতেছে না আজকে আমরা কেন দূরে থাকব আমরা কাছের মানুষ কাছে আসি কাছে আসি মসলাকে আলা হজরত বলে কতজন কত কথা বলে আরে বেকু বাবু তাবিলে মফতুহুন তুমি তো এত বাড়াবাড়ি করো কেন কথা শুনে মসলাকে আলা হজরের মানে মসলাকে রসুল কথা ফাইনাল হয়ে গেল এই কথার উপর কারো কোনো দ্বিমত আছে মসলাকে শের বাংলা মানে মসলাকে রসুল মসলাকে সেই ইনস্টিটিউট মানে মসলাকে রসুল মাইক মাইকের হরণ ভিন্ন একটা হরণ হলো ভিন্ন সাধারণত আলী রদিউল্লাহ তালানহু শরাব পান করেন নাই আমরা সবাই এই কথার মধ্যে আছি আগের কথা কিছু আছে এগুলো দুর্বল কথা বাদ ফেলে দেন বলার দরকার নাই হজরত হারুন ইসলাম বলেছিলেন ভাই বিয়াল আদা আমাকে মেরে দুশ্মন হাসাইও না ইহুদ নাসারা বেমেল কাবরে হাসতেছে হারিজির আবিরের হাসার সুযোগ দেওয়া ঠিক হবে আল্লাহর ফজল করমে সুন্নি জামাতের কথা যারা বলে বাবু তাবিল মুক্ত হন আপনার তাবিল করতে জানেন না তাবিল করেন তাবিল করতে জানলে অনেক জিনিস এটা তদবিক হয়ে যায় কথা হ্যাঁ, হচ্ছে কি আমি চট্টগ্রাম নেশারি কামেল এম এ মাদ্রাসায় আটত্রিশ বছর মাঝখানে জামিয়া দিই তিন বছর জামি আমাদের আমরা জামিয়া কোনো কথা আছে আমাদেরকে আমরা বাপদাদার সম্পদ মনে করে দিন ধর্মকে বিক্রি করতে পারবো না বাপদাদার সম্পদ মনে করে দিন ধর্মকে বিক্রি করতে পারবো না সারে বাংলা রহমতুল্লাহ নীতি সেই হিসাবে শ্রীকোটের নীতি সমস্ত সুন্নি জামাতের নীতি একই নীতি আজকের অনুষ্ঠান এত্তভাগের অনুষ্ঠান আমাদের সবাইকে এক হয়ে আজকে মহিউদ্দিন আসিফ সাহেব যে ঘোষণা দেবেন আমাদের কথাগুলো আমরা এক জমানে বলি আজকে এখান থেকে যে দিক নির্দেশনা দেওয়া হবে এটা মুসল্লাম দিক দিক নির্দেশনা এটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তের উপরে আমরা আসি থাকবো ভুল তুলে হলে আমাদেরকে সংশোধন করা হবে আমরা অপেক্ষায় আছি আমাদের সবাইকে সুন্নিয়তের ময়দানে আমাদের সবাইকে সুন্নিয়তের ময়দানে আলা হজরতের ময়দানে সহিংসী ত্রিপুরার ময়দানে শেরে বাংলার ময়দানে ছায়া একসাথে অবস্থান করার জন্য আল্লাহ তৌফিক দান করুক আমার